জীবন যুব তবে কেন এতই বাসনা করো রবে আসলে অনেক পরীক্ষা দেওয়ার পরে কিন্তু এই সার্টিফিকেট পাওয়া যায় তাই অল্পতে অধৈর্য হলে কিন্তু চলন পাওয়া যাবে না তাই তো নানুষাজি তার কিছু উদাহরণ গানের মধ্যে দিয়েছে কোন ছিল তো যখন প্রভু বুকের উপরে পাটা রাখলো তখন সে মাটিকে দেবে গেল এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা গুরুর ভালোবাসা তাই তো বড়ই কথা ছিল দাতা হিসাবে সব দান করে দিয়েছিলেন তো গুরু ছল করে তাকে এসে বলল বাবা আমি তোর ব্যাসের একদিন সেবা নিব তো যখন সেবা নিতে চাইলেন তখন সে স্বাচ্ছন্দ্যে একজন মানুষ কতই খেতে পারে তখন ঠিক আছে বাবা আমি তোমাকে সেবা দিব সে অতিথি রূপে এসেছে আসন পেতে দিয়েছে তো বাবা আমি কি খেতে চাই তখন কর্ণ রাজাকে বলতেছে কর্ণ ওই যে তোর বাচ্চাটা হেঁটে বেড়াচ্ছে আমি ওর মাথার মগজটা খেতে চাই তো তখন সে যখন অতিথি চেয়েছে খেতে কিছু বলার নাই সে বারবার বলেছে তুই আমার সেবা দিতে পারবি তো তুই বুঝে দেখ পারবি কিনা তো তখন সে বলেছে হ্যাঁ বাবা আমি পারবো তো তখন সে অনেক কষ্টে কিন্তু যখন তাকে জবাই করা হবে তখন কিন্তু এক ফোঁটা পানি চোখ থেকে বের হওয়া যাবে না তাই সে সেবা নেবে না তখন কর্মরা যখন কষ্ট করে রান্না করে তার জন্য সেবা দিয়েছে তখন গুরু বলছে কর্ণ তোর কি কষ্ট হচ্ছে যে না আমার কোনো কষ্ট হচ্ছে না তখন সে আসল রূপ নিয়ে বলল তুই আজকের থেকে যাটা কর্ণ কারণ তুই আমার শ্রেষ্ঠ ভক্ত তাই তোর এই কর্ণ রাজা আজকে দাতা কর্ণ হিসাবে সকল মানুষের কাছে পরিচিত পূজনীয় যাতে লাল সেজে বলেছে আমি শুনেছি আমার নবীর দাগ ভেঙে গেছে তো সে তো জানে না যে নবীর কোন দাগটি ভেঙেছে তো তখন কতই না কষ্ট পেয়েছে আমার নবীজি তখন সে সব দাঁতগুলো ভেঙে ফেলেছে একটা দাঁতও রাখেনি যে আমার নবীর কোন দাঁতটি ভেঙেছে আর কোন দাঁত ভাঙাতে কতটা কষ্ট পেয়েছে আমি তো সেটা জানি না তাই তো সে সব দাঁত ভেঙে ফেলেছে ভেঙে ফেলে পাগলের মধ্যে ছুটছে যে না জানি আমার মধু কত কষ্ট পেয়েছে আসলে এটাই হচ্ছে গুরু ভক্তি গুরু ভক্তি এত সহজ না মুখে বললাম গুরু গুরু অন্তরেতে গুরু নাই মানুষ দেখানো ভক্তি এতে কখনো গুরু ভক্তি আসে না আর এই ভক্তিতে গুরু কখনোই পার করবে না তাই তো যদি গুরুকে ভালোবাসতেই হয় সেইভাবেই ভালোবাসে গুরুর জন্য কাঁদলে সেভাবেই কাঁদে না যাতে করে গুরু ওই পারে পার করে